আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে পুরান ভিডিও গত মাসের রিলিজ পাসের ভিডিও তো আমি এটা দিতে পারি নাই খুব সময় অল্পতার মাধ্যমে আর এখন আমি নিয়মিত ভিডিও দিতে পারি না সেজন্য ক্ষমা প্রার্থী আর আমার সাথে আছে ইমন আর রায়হান তো বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. Arr. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে এবং আমাদের ইভেন্টটা ছিল ইভেন্টের ভিতরে আমি প্রথমে বুঝতে পারিনি তো বার্গাসের যেই বান্ডেল আর আন্ডারওয়ার্ল্ডের যে বান্ডেল এখন নয় ডায়মন্ডের স্পিন প্রথমেই আমি নয় ডায়মন্ডের স্পিনে কি পেয়েছি দেখা যাক নয় ডায়মন্ডের স্পিনে কি পেয়েছি দেখা যাক হ্যাঁ পেয়ে গেছি একটা প্যারাশুটের স্পিন এখন বারো ডায়মন্ডের স্পিনে প্রথমেই চার পিরিবিলিস আনলক দেখাচ্ছে ইলিট পাসের দেখাচ্ছে ইলিট পাস ইলিট পাসটা কি দিয়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে ইউনিট পাসটাই মনে পেয়ে গেছি কারণ এত কিছু দেখালো হ্যাঁ আমি ইউনিট পাসটা পেয়ে গেছি আমি তো প্রথমে বুঝতে পারিনি আসলে কি করব আর এত কম ডায়মন্ডের মধ্যে ইউনিট পাস গাড়ি না দিয়ে দিবে সেটা তো বোঝা যায় আর গাড়ি গারিনার <laughs> প্রতি ভালোবাসা গাড়ি না কি কি খেয়েছিল বুঝতে পারিনি গত মাসে আমার যেই এটা ছিল গ্লিট পাসটা ছিল এত কম ডায়মন্ডের মধ্যে যে গ্লিট পাসটা আমাকে দিয়ে দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি এখন আমি সব কিছু ক্লেম করিনি তো দেখতেই পাচ্ছেন প্রথমেই মনে হয় মেয়ের বান্ডিলটা হ্যাঁ মেয়ের বান্ডিলটা পেয়েছি আর তার সাথে অনেক কিছু পেয়েছি রেওয়ার্ড দেখেন এখন পেয়েছি একটা স্কাই বোর্ড পেয়েছি স্কাই বোর্ড আর এখন কি পেয়েছি একটা লুট বক্স মনে হয় হ্যাঁ লুট বক্স আর এখন কত রেওয়ার্ড পেয়েছি এখন আবার পেয়েছি আমি গ্রেনেটের স্কিন ওকে দেই আবার পেয়েছি কি হ্যাঁ ছেলেদের বান্ডিলটা মেজ বান্ডিল যেটা দেখ এবার রিওয়ার্ডগুলো অনেকগুলো রিওয়ার্ড পেয়েছি দেখতেই পারলেন আর আমার বেসগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকে তো আমরা দেখাই আবারও যে আমি এটা কয় ডায়মন্ডের ভিতরে নিয়েছি দেখেন হ্যাঁ, এটা নিয়েছি কোথায় হ্যাঁ হিস্টোরিতে দেখেন নয় ডায়মন্ড তারপর বারো ডায়মন্ড নয় আর বারো মোট একুশ ডায়মন্ড লাগছে গাও ভালোবাসা আমার সাবস্ক্রাইবার প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের প্রতি দিন আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের জন্য সেটা করতে পারি না আমি তো দোয়া করবেন সবাই আমি যেন সবার জন্য সব কিছু করতে পারি দেখেন আমার বেসগুলো কীভাবে পারে আমি সবগুলো পেজ ক্লেম করতেছি আর অনেক রিকোয়েস্ট আমি আসলে অনেক রিকোয়েস্ট খেলা পারি না তারপর অনেক রিকোয়েস্ট করে সবাই ভাই আমাদের সাথে খেলো খেলা খেলার কোনো বিষয় নাই তো দেখতেই পারলেন সবগুলো বেশ ক্লিয়ার ছিল আর গত মাসে প্রতি মাসে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো প্রতি ইভেন্টের ভিডিও প্রতি ইভেন্টের সময় দেওয়ার চেষ্টা করব তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন ঠিকমতো ভিডিও দিতে পারি তার জন্য দোয়া করবেন